এখানে টোটাল সাপ্লাই ছিল চারশো বিশ কোয়াট্রিলিয়ন আপনারা সবাই জানেন সেখান থেকে যদি একশো আটানব্বই কোয়াট্রিলিয়ন বার্ন হয়ে যায় অর্থাৎ এটা মাইনাস হয়ে গেছে আমাদের স্টকে এখন আছে দুইশো বাইশ quadrillion baby hello ladies and gentleman স্বাগত জানাচ্ছি বেবি ডগি সংক্রান্ত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বেবি ডগির বাইন্যান্স লিস্টিং নিয়ে কথা বলবো আমরা বুঝতে চেষ্টা করব যে বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হতে আর কত সময় লাগতে পারে বেবি ডগি কি বাইন্যান্সে লিস্টেড হবে নাকি হবে না এইসব বিষয়ে আজকে আলোচনা করব আশা করছি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দিবেন সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখছেন সেই সব দর্শক বন্ধুদের অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না বাইন্যান্স লিস্টিংয়ের ব্যাপারে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু আজকের বেবিডগির অবস্থাটা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় বেবিডগির প্রাইস ডাউন আছে zero point one three percent চার্টের অবস্থা তো আপনারা দেখলেন চার্টের অবস্থা ভালো নয় খুবই খারাপ ভলিউম এখানে দেখতে পাচ্ছেন three point nine five percent down আছে তবে market cap zero point thirty two percent up হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং এখানে fully diluted market cap zero point thirty two percent up হয়েছে গত চব্বিশ ঘন্টায় এখন বেবি ডগি ট্রেড করছে zero point eight time zero on three eight four যারা ডাউনে বাই করেছিলেন তারা মোটামুটি প্রফিটে আছেন আপনারা এখন সেল করে বের হয়ে যেতে পারেন আর আপনি যদি লং টাইম হোল্ডার হন তাহলে অবশ্যই হোল্ড করে রাখবেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে মেইনলি সেটা হচ্ছে বেবি ডগি বাইন্যান্সের লিস্টিং নিয়ে আমি এখানে চারটা পয়েন্ট উল্লেখ করতে চাইব কারণ আমি রিসার্চ করে যেটা পেয়েছি ফাইন্যান্স মেইনলি চারটা ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে কোনো কয়েনকে বা টোকেনকে তাদের এক্সচেঞ্জে লিস্টেড করে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে তবে তার মধ্যে এই চারটা ক্রাইটেরিয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা হলো কমিউনিটি দ্বিতীয়টা তিনটা বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড থাকতে হবে অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এক্সচেঞ্জে লিস্টেড থাকতে হবে তৃতীয় ইউজ কেস থাকতে হবে আমি এগুলো সবই ডিটেলসে বলছি তবে তার আগে আপনাদেরকে পয়েন্টগুলো একটু বলি এবং লাস্ট অ্যান্ড ফোর্থ সাপ্লাই থাকতে হবে মোটামুটি কম তো এইখানে যদি আমরা কমিউনিটির ব্যাপারটা দেখি আমরা একটু বিএসসি স্ক্যানে গিয়ে দেখব যে বর্তমানে বেবি ডগির হোল্ডার আছে কতজন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে বেবি ডগির হোল্ডার আছে পনেরো লাখ ছিয়ানব্বই হাজার একশো ছাপ্পান্ন অর্থাৎ প্রায় ষোলো লাখের কাছাকাছি সো কমিউনিটির যে রিকোয়ারমেন্টস সেটা কিন্তু বেবি ডগি ফিল আপ করে ফেলেছে এটা আমরা বেবি টুইটার অ্যাকাউন্টে গেলেও বুঝতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন one point five million follower যেটা আমরা দেখেছি যে আমাদের বিএসসি স্ক্যানে বেবি ডগের হোল্ডার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের একটু বেশি এখানে one point five million follower কিন্তু তাদের টুইটার অ্যাকাউন্টে রয়েছে তাদের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভেরিফাইড অ্যাকাউন্ট আছে সেসব জায়গায় কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার রয়েছে সো এখানে আমরা কমিউনিটির ব্যাপারটা ধরে নিতে পারি যে কমিউনিটির যে রিকোয়ারমেন্টস সেটা baby doggy already fill up করে ফেলেছে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে তিনটি বড় এক্সচেঞ্জে লিস্টিং আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপে দেখি যে বেবি বর্তমান কোন কোন মার্কেটে লিস্টেড আছে তার জন্য আমরা মার্কেট অপশনে চলে যাব মার্কেট অপশনে গেলে এখানে আমরা দেখতে পাবো প্রথমে দেখতে পাচ্ছেন gate dot IO Huobi global এই ছাড়া এখানে আপাতত আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কোনো এক্সচেঞ্জে বেবিডগি লিস্টেড নেই তাহলে এই ক্রাইটেরিয়াটাও ফিল আপ করার একেবারে দোরগোড়ায় বেবিডগি কিন্তু চলে গিয়েছে দুইটা যেখানে তিনটা রিকোয়ারমেন্টস সেখানে দুইটাই কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে আর একটাই হতেও আশা করছি খুব বেশি সময় লাগবে না সময় লাগবে না তার কারণ হচ্ছে ইতিমধ্যে বড় বড় এক্সচেঞ্জ থেকে বেবিডগি সম্পর্কে সম্পর্কে টুইট করা হচ্ছে বিভিন্ন ভোটিং ক্যাম্পেইন চালানো হচ্ছে সেটার একটা প্রমাণ আমরা দেখতে পাবো বাইন্যান্স ডট ইউএস যে টুইটার হ্যান্ডেলটা আছে এটাও ভেরিফাইড টুইটার হ্যান্ডেল এটা বাইন্যান্স ডট ইউএস বাইন্যান্সেরই একটা টুইটার হ্যান্ডেল যেটা ইউএস বেস তারা ইতিমধ্যে একটা টুইট কিন্তু করেছে এবং বেবিডগিকে নিয়ে একটা ভোটিং সেখানে চলছে আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে আনতে চাই এখানে দেখতে পাচ্ছেন এই টুইটটা বাইন্যান্স ডট ইউএস থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ভেরিফাইড টুইটার হ্যান্ডেল এটা বাইন্যান্সেরই এখানে বাইন্যান্সের লোগো দেওয়া আছে এখান থেকে কিন্তু বেবিডগিকে নিয়ে একটা টুইট করা হয়েছে Which of the following projects are built on Binance Smart Chain? Binance smart চেনের উপরে গড়ে উঠেছে এরকম অসংখ্য অসংখ্য কয়েন টোকেন কিন্তু আছে তার মধ্যে তারা দেখুন বেবি ডগিকে নিয়ে এসেছে একটা মিম কয়েনকে নিয়ে এসেছে এবং এখানে সবচেয়ে বেশি ভোটে এখনও পর্যন্ত উপরে আছে বেবি ডগি যেটা অন্যান্য কয়েনকে অনেক পেছনে ফেলে যেটা হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বাইন্যান্স ডট ইউএস থেকেও এই ধরনের একটা এক্সচেঞ্জ থেকেও কিন্তু বেবি ডগিকে নিয়ে টুইট করা হচ্ছে এই ধরনের আরও অনেক বড় বড় টুইটার হ্যান্ডেল থেকে বড় এক্সচেঞ্জের টুইটার হ্যান্ডেল বলেন অথবা বড় বড় যারা ইনভেস্টর আছেন তাদের টুইটার থেকে বলেন বেবি ডগি নিয়ে কিন্তু অসংখ্য টুইট আসছে সো আরও একটা এক্সচেঞ্জে লিস্টেড হতেও বেবি ডগি খুব বেশি সময় হয়তো নিবে না দেন আমরা বাইন্যান্সে দেখতে পাবো বেবি ডগিকে তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউজ কেস বেবি ডগের ইউজ কেস কতটুকু আপনারা জানেন ইতিমধ্যে বেবি ডগি কিন্তু অনেক জায়গায় পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি কোম্পানি বেবি ডগিকে পেমেন্ট মেথড হিসেবে গ্রহণ করেছে এবং যেহেতু তাদের হোল্ডার অনেক বেবি ডগির হোল্ডার অনেক এটা ব্যবহারও হচ্ছে ট্রেডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা মার্কেট প্লেসে বেবি ডগি লিস্টেড আছে সেখানে কিন্তু বাইসেল বেবি ডগি প্রচুর পরিমাণে চলছে সো ইউজ কেস আমার মনে হয় যে ইউজ কেসটাও মোটামুটি বেবি ডগি কমপ্লিট করে ফেলেছে এখানে সামান্য কিছু হয়তো আরও অপেক্ষা করবে বাইন্যান্স ইউজ কেস আরও একটু একটু দেখার জন্য কারণ মেইনলি তারা তো বিজনেস করতে এসছে যখন এটা ইউজ হবে এই ক্রিপ্টোটা ইউজ হবে বাই হবে সেল হবে তখন তাদের প্রফিট হবে সো ইউজ কেস খুব বেশি না দেখলে কিন্তু সেই কয়েন বা টোকেনকে বাইন্যান্স লিস্ট করবে না কারণ তাহলে তাদের যে গোলটা সেই গোলটা কিন্তু ফিল আপ না হওয়ার সম্ভাবনা থাকছে সো ইউজ কেস যথেষ্ট আছে বাইন্যান্সে লিস্টেড হওয়ার মতো আরও ধীরে ধীরে বাড়বে যতদিন আরও একটা এক্সচেঞ্জে বেবিডগি লিস্টেড হতে সময় লাগে আরও একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক্সচেঞ্জে বেবি ভিডিও গ্লিস্টেড হতে সময় লাগবে ততদিনে কিন্তু ইউজ কেস আরও প্রচুর পরিমাণে বাড়বে সর্বশেষ যে কথাটা থাকে সাপ্লাই এই সাপ্লাইটা আমাদের সবার মাথায় থাকে যে বেবি ডগের সাপ্লাই কিন্তু অনেক বেশি অর্থাৎ চারশো বিশ কোয়াট্রিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে বেবি ডগি মার্কেটে এসছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাপ্লাই কিন্তু দিন দিন কমছে এবং খুব ভালো পরিমাণেই কমছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেবি ডগির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে একশো আটানব্বই কোয়াট্রিলিয়ন বেবি ডগি কিন্তু অলরেডি বার্ন হয়ে গেছে যেটা পার্সেন্টেজ হিসাব করলে হচ্ছে ফোরটি সেভেন পার্সেন্ট তাহলে এখানে টোটাল সাপ্লাই ছিল চারশো বিশ কোয়াট্রিলিয়ন আপনারা সবাই জানেন সেখান থেকে যদি একশো আটানব্বই কোয়াট্রিলিয়ন বার্ন হয়ে যায় অর্থাৎ এটা মাইনাস হয়ে গেছে আমাদের স্টকে এখন আছে দুইশো বাইশ কোয়াট্রিলিয়ন বেবিডগি এই দুইশো বাইশ কোয়াট্রিলিয়ন কয়েন কিন্তু এটাও প্রতিনিয়ত বার্ন হবে এবং নিয়মিত বার্ন হচ্ছেও এই সংখ্যাটা কমে আসতে খুব বেশি সময় যে লাগবে তাও না আমরা খুব কম সময়ের মধ্যে হয়তো দেখতে পাবো যে বেবি ডগে খুব ভালো একটা অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে এবং যেহেতু তাদের হোল্ডার বেশি কোর টিমের হাতে কিছু কয়েন থাকবে এবং বার্ন তো চলছে তাহলে এই যে সংখ্যাটা যে বিয়ার একটা সংখ্যা ছিল এই সংখ্যাটার ভয়ও আমাদের কেটে আসছে এবং আস্তে আস্তে আরও কেটে যাবে একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে যখন বাইন্যান্স এই সাপ্লাইয়ের হিসাবটার জন্যে বেবি ডগিকে আর লিস্টেড না করে থাকতে পারবে না সেদিনটাও খুব বেশি দূরে নয় তবে এটা আজকে কালকে হবে এই রকম নয় আমি যতদূর প্রেডিক্ট করতে পারছি আমার জ্ঞানে আমার মনে হয় যে দুই হাজার বাইশের শেষের দিকে অথবা দুই হাজার তেইশের প্রথমের দিকে বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হওয়ার একটা চান্স আছে এই যে চারটে ক্রাইটেরিয়া বললাম এই ক্রাইটেরিয়ারগুলোর মধ্যে যে যেটুকু পূরণ করতে বাকি আছে এই সময়ের মধ্যে আশা করছি বেবি ডগির কোর টিম কারণ তারা আপনারা জানেন যে খুবই অ্যাক্টিভ তারা সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলোতেও তারা অ্যাক্টিভ সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন আদার্স বলেন সব কিছুতে তারা কিন্তু অ্যাক্টিভ সো এই টার্গেটটা ফিল আপ করতে খুব বেশি সময় লাগবে না এই সময়ের মধ্যে যে সময় সময়টা আমি বললাম এই সময়ের মধ্যে আশা করছি যে তারা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে ফেলবে এবং বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হয়ে যাবে এবং বেবি ডগি বাইন্যান্সে লিস্টেড হলে আমার মনে হয় অনায়াসে দুই জিরো কিল করে ফেলবে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বেবি ডগি সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাকে লিখবেন আমি আপনাদের সাথে কথোপকথন করার চেষ্টা করব তাতে আমারও উপকার হবে আপনাদেরও উপকার হবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে